হেই গাইস আমি আজকে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির কিছু সমস্যা তো কেমিস্ট্রি কিছু সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা আমাদের যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় আর ইলেকট্রন বিন্যাস করার পরেও যে পরমাণুর যে চার্ট আছে এই চার্টে পরমাণুর অবস্থান কোথায় অ্যাকচুয়ালি আমরা যদি জানতে পারি যে পরমাণুটি কোন গ্রুপের কোন সারণীর মৌল তো আমরা সহজে জানতে পারবো যে ওই মৌলের ধর্ম কেমন হ্যাঁ ওইটার বৈশিষ্ট্য কেমন ওর যোজনী কী কী এগুলো সব কিছুই আমরা জানতে পারি জাস্ট মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তো এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় আর মৌলের পরমাণু এবং অণু এর মধ্যে যে কম্পারেটিভ বন্ধনটা আছে এটা সম্পর্কে আজকে আমাদের ক্লাস তো ক্লাসে ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা যারা এর আগে আগের ক্লাসগুলো করা আছে যাদের তারা হয়তো অনেকেই জানো যে সাধারণত যে কোনো পরমাণু তিনটি কণা নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে একটা ইলেকট্রন দুই নম্বর হচ্ছে প্রোটন আর নিউটন ইলেকট্রন প্রোটন আর নিউটন এই ইলেকট্রন প্রোটন ও নিউটন এই তিনটা এই তিনটা কণিকা নিয়েই পরমাণু গঠিত হয় তো পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং নিউটন এদের অবস্থানের ভিন্নতা থাকা যায় প্রোটন নিউটন এক একসাথেই অবস্থান করে অনেকটা এরকম আমি যদি কোনো একটা পরমাণুকে আঁকাই তো অনেকটা দেখা যাবে যে এর মাঝখানের যে অংশটা থাকবে এইটাতে প্রোটন এবং ইলেকট্রন গঠন প্রোটন এবং নিউটন থাকবে প্রোটন ও নিউটন দেখা যায় যে আমরা ব্ল্যাকগুলোকে নিউটন করে দিচ্ছি এবং সাদাগুলোকে প্রোটন রেখে দিচ্ছি তো ব্ল্যাক দুইটা যে কয়টা প্রোটন থাকবে ওই কয়টা নিউটন থাকবে আবার অতগুলোই সংখ্যক ইলেকট্রন থাকবে তো এখানে দেখা যায় যে প্রোটন আছে কয়টা সিম্পলি আমরা যদি দেখি এখানে দুইটা প্রোটন আছে তো এখানেও দুইটা প্রোটন থাকবে এটা হচ্ছে নিউট্রন আর এর চারপাশের কক্ষপথে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রন এইগুলোকে আমরা নর্মালি ই e দিয়ে সিলেক্ট করব যে এইগুলো হচ্ছে ই e। এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এটাকে আমি যেরকম একটা মডেল বা পরমাণুর একটা অবস্থা দ্বারা বোঝালাম তো এটাকে কিভাবে নির্ণয় করতে হয় কোন কক্ষপথে কতগুলো মৌল থাকে হ্যাঁ সরি কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে তো এটা ইলেকট্রন বিন্যাস চার্টের মাধ্যমে আমরা জানতে পারি তো আমরা যদি সিম্পলি ইলেকট্রন বিন্যাস চার্টটাকে দেখি তো সেটাকে দেখা যাবে অনেকটা এরকম যে আমরা যখন কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করি তো আমরা নিম্ন বর্ণিত যে কোনো একটা সূত্র নিয়ে অ্যাপ্লাই করতে পারি ফার্স্ট হচ্ছে এরকম একটা one S two two S two 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 এরপরে আবার ফাইভেও একই জিনিস five S two five P six five D ten এবং এইখানে পরপর কিন্তু বাড়তেছে তো এইখানে হবে হচ্ছে ফোর এফ ফিফটিন এখানে হবে ফাইভ এফ ফিফটিন তো এতক্ষণ বাড়ছে এবার হঠাৎ করে কমে যাবে এভাবে একটা একটা করে বলাই গেছে কি সরি এটা ফোরটিন হবে ফিফটিন বলা হয়ে গেছে তো এরপরে যেটা আসছে six S two six P six এরপরে সিক্স ডি টেন এখানে শেষ আর বাড়বে না এরপরে আরেক ধাপ কমে যাবে যে seven S two seven P six এর পরের ধাপটা হবে এইট এস টু ব্যাস শেষ এইটা হচ্ছে একটা এখানে সিস্টেম এখানে এইভাবে এইভাবে ইলেকট্রনগুলো চলাচল করবে আমরা যদি দেখি তো অনেকটা এরকম এরপরে যে জিনিসটা আসতেছে আমরা যদি এই নিয়মটা আমাদের কাছে খুবই কঠিন লাগতে পারে অনেকে আছে যে সহজে এটাকে বুঝতে পারে না তো তাদের জন্য টিচাররা বা যারা বড় বড় কেমিস্ট্রিবিদ তারা আরেকটু সহজ নিয়ম বানাইছে সেটা হচ্ছে অনেকটা এরকম একই জিনিস বাট একটু লেখার ধরনটা চেঞ্জ ওয়ান এস টু এর পরের লাইনে এইখানে আর হবে না এর পরের লাইনে টু এস টু এবং তারপরে টু পি সিক্স এরপরে যেখানে টু এস টু আছে তারপরের থেকে শুরু করতে হবে three S two three S two three P six three D ten তো থ্রি এসের পরের থেকে শুরু করতে হবে পরের এসটা তো এখানে যদি পরে four S two four P six four D ten and last four F fourteen এরপরে যেখান থেকে ফোর এস আছে এরপরে আমরা নিব তো এখানে যদি ধরি five S two five P six five D ten এখানে একটু জায়গায় শর্ট আছে তো আমি একটু শর্টে লিখতেছি ফাইভ এফ ফোরটিন ঠিক আছে তো এইটা একটু ওইদিকে সরে যাবে যদিও দেখা একটু খারাপ দেখাচ্ছে তারপরে মেনে নিতে হবে এরপরে দেখা যাচ্ছে যে এখানে ফাইভ এস আছে তো এরপরে হবে six six S two six P six এবং সিক্স ডি টেন তারপরে হবে seven S two seven P six একদম লাস্টে হবে এইট এস টু তো এদেরকে আমরা কিভাবে কানেক্ট করব অনেকটা এরকম ফার্স্টে এই দিক থেকে এসে এরকম যাবে এবং এরা এইখান থেকে এই যে এইখান থেকে এখানে সব কিছু সাজানো উপরে অ্যাকচুয়ালি একবার যদি সাজাতে পারা যায় তো পরবর্তী ধাপগুলো খুবই সহজ তো এগুলো ফলো আপ করলেই হয়ে যায় নর্মালি তো এইখান থেকে এই যে ধাপটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কাছে দুইটা মডেল হয়ে গেছে ইলেকট্রন বিন্যাস করার তো আমরা যে কোনো একটা মডেলকে ফলো করতে পারি এই মডেল ফলো করে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে এটা আমাদেরকে জানার আগে জানতে হবে যে ইলেকট্রনগুলো যেখানে যেখানে থাকে সেটাকে কি বলে ইলেকট্রনগুলো সবগুলো একসাথে থাকে না সেগুলো বিভিন্ন কক্ষপথে থাকে তো সাধারণত আমরা এইখানে প্রথমে যে সংখ্যাটাকে উল্লেখ করি ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ আর পরে যে সংখ্যাগুলো আমরা নির্দেশ করতেছি এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর এই যে সংখ্যা আর এই সংখ্যা এটার মাঝখানে যে জিনিসটা আছে এস পি ডি এফ এটা হচ্ছে ইলেকট্রনের উপকক্ষপথ অর্থাৎ কক্ষপথের ছোট ছোট বিভাগ তো অনেকটা যদি আমরা বলি কেমন হবে যে কোনো একটা ইলেকট্রন পরমাণু যেটাই বলি সেটা ইলেকট্রন থাকার যে জায়গা সেটা সবসময় একই জায়গা থাকে না দেখা যায় যে কোনো কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো বেশি জায়গা নিয়ে থাকে তো সেখানে একসাথে বেশি ইলেকট্রন তো নিয়ে নিতে পারে না একটা কক্ষপথ তো কক্ষপথের ছোট ছোট জায়গা সে ভাগ করে দেয় যেমন আমরা সোডিয়ামের কথাই যদি ধরি সোডিয়াম এন এ ইলেভেন তো সোডিয়ামে এগারোটি ইলেকট্রন আছে সোডিয়াম পরমাণুটিকে যদি আমরা আঁকাই তাহলে অনেকটাই এরকম হবে নিউক্লিয়াসটা এরকম গঠিত হবে তো এখানে ইলেকট্রন প্রোটন সবগুলোই থাকবে নিউটনও থাকবে হ্যাঁ নিউক্লিয়াসে সাধারণত যা আছে সব কিছু হচ্ছে প্রোটন এবং নিউটনের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসটা আর বাইরের যে অংশটা আছে তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের কক্ষপথ এই মেইন কক্ষপথে ইলেকট্রনগুলো বিভিন্ন উপকক্ষে ভাগ করা থাকে যদি এটা এখানে এভাবে দেখানো হয়নি তো নর্মালি আমরা এইটা ইলেকট্রন বিন্যাস কীভাবে করব যে এন এ সোডিয়াম ইলেভেন তো সোডিয়ামের এগারোটি ইলেকট্রন আছে তো এগারোটি ইলেকট্রনকে যদি আমরা বিন্যাস করি তাহলে N A eleven is equal to one S two two S two two P six এবং লাস্টে আমাদের দশটা হয়ে গেছে তো আমরা শেষ কক্ষপথে আমাদের দশটা যেহেতু পুড়ে গেছে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে এগারোটা আমরা এগারোটার বেশি নিতে পারবো না তো শেষ কক্ষপথ থেকে আমরা কি করব এখানে একটা ইলেকট্রন নেব কয়টা একটা নিব তো একটা নিলে দেখা যায় যে লাস্টে আমার দেখা যাচ্ছে যে সব মিলায় এগারোটাই পুড়ে গেছে তো এগারোটা পুড়ে গেছে কিন্তু ইলেকট্রন কিন্তু তিনটা কক্ষপথ মিলে আছে তো এটাকে আমরা একটু সাইজ করব এইটা হচ্ছে প্রথম কক্ষপথে এই দুটো মিলে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ আর লাস্টে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ তো আমরা যদি এখানে একটা চাট আকারে লিখি অনেকটা এরকম যে কক্ষপথগুলোকে আবার সেল বলা হয় তো কক্ষপথগুলোর চার্ট যদি এরকমভাবে দেই আমরা তো K shell M shell N shell তো কে ইজিগাল টু এন সমান সমান one M is equal to N সমান সমান টু আর এন হচ্ছে এন সমান সমান থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে অর্থাৎ কে সেলে কয়টি ইলেকট্রন আছে দুইটি পরবর্তী কক্ষপথে কয়টি আছে দুই আর ছয় মোট আটটি এবং তারপর কক্ষপথে আছে মাত্র একটি তো এইখানেই হচ্ছে সবচেয়ে বড় হিসাবটা তো এই অনুপাতে আমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা মডেলে দেখিয়ে দিতে পারবো প্রথম কক্ষপথে দুইটি পরবর্তী কক্ষপথে আছে আটটা তো আমরা জোরে জোরে ইলেকট্রন বসাবো এবং তার বিপরীত দিকে সমান দূরত্ব বজায় রেখে বিপরীত দিকগুলোতে ইলেকট্রন এবং লাস্টে আছে একটাই মাত্র এটা যে কোনো এক জায়গায় বসা দিলে হচ্ছে তো এরপরে হচ্ছে আমাদের এই যে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলাম এইটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে পরমাণুটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপের কোন সারণীতে যদি বলা হয় কিভাবে তো সিম্পলি এটার একটা সূত্র আছে সূত্রটা অনেকটা এরকম যে কোনো একটি মৌলের অবস্থান সমান সমান শেষ কক্ষপথে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সংখ্যা ওই মৌলের গ্রুপ সংখ্যা ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা আর দ্বিতীয় হচ্ছে সারণী তো শেষ কক্ষপথ সংখ্যাটি হচ্ছে শেষ কক্ষপথের সংখ্যাটি হচ্ছে সারণী সংখ্যা সারণী সংখ্যা অর্থাৎ আমরা সোডিয়াম পরমাণুতে দেখতে পাচ্ছি যে এর শেষ কক্ষপথ কোনটি তিন এবং এতে ইলেকট্রন আছে কয়টা একটা তো যেহেতু সোডিয়ামের সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সোডিয়াম পরমাণুর মানুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি এবং শেষ কক্ষপথ সংখ্যা হচ্ছে তিন এনজিগল টু থ্রি আর শেষ কক্ষপথ যেহেতু তিন সেহেতু তার সারণী হচ্ছে তিন শেষ কক্ষপথ সংখ্যা সমান সমান ফ্রি সুতরাং সোডিয়াম এর অবস্থান এক নম্বর গ্রুপে তিন নম্বর সারণীতে সারণীতে সো আমরা এটা থেকে বুঝতে পারলাম যে আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করতে পারবো তো এই একই ফর্মুলা অনুসারে আমরা অন্যান্য মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারি যেমন আমরা যদি পটাশিয়ামকে ধরি পটাশিয়াম কে কে হচ্ছে উনিশ কেতে উনিশটা ইলেকট্রন থাকে পটাশিয়ামে তো পটাশিয়াম উনিশ সমান সমান আমরা কি বলতে পারি one S two two S two two P six three S two three P six তো এখানে আমরা আগে থেকে একটু হিসাব করে নেব দুই আর দুই চার আর ছয় দশ বারো আঠেরো আমাদের লাগবে হচ্ছে উনিশটা তো আমাদের আর একটা লাগবে তো এইখানে একটা বড় ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদেরকে চারটাকে অবশ্যই ফলো করতে হবে ইলেকট্রন সবসময় এমন না যে তিন নম্বর কক্ষপথ আগে পূরণ করবে তারপরে চার নম্বরে যাবে ইলেকট্রন সবসময় তার নির্দিষ্ট একটা নিয়ম বা রুলস এটা ফলো করে চলে তো এখানে দেখা যাচ্ছে যে আও বাউ নীতি অনুসারে ইলেকট্রন যদি বিন্যাসিত হয় তখন দেখা যাবে যে ইলেকট্রনটা কেমনভাবে বিন্যাসিত হচ্ছে ফার্স্টে ওয়ান এস টু তারপর টু এস টু তারপর টু পি সিক্স তারপর থ্রি এস টু তারপরে থ্রি পি সিক্স এরপরে ফোর ডি টেনে যাওয়ার আগে সরি থ্রি ডি টেনে যাওয়ার আগে বা প্রবেশের আগে ইলেকট্রন প্রবেশ করতেছে চার নম্বর কক্ষপথে অর্থাৎ তিন নম্বর কক্ষপথের ডি উপকক্ষপথে যাওয়ার পূর্বে ইলেকট্রন চার নম্বর কক্ষপথে প্রবেশ করবে তো এইখানে চার নম্বর কক্ষপথে আমাদের লাগবে একটা তো আমরা সেটা চার নম্বর কক্ষপথে চলে যাচ্ছে তো ফোর এস ওয়ান এখন আমরা একটু সাজায় নেব এটিকে ফার্স্ট ইলেকট্রন প্রথম কক্ষপথে আছে দুইটা পরবর্তী কক্ষপথ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং এর পরবর্তী কক্ষপথ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর লাস্ট হচ্ছে চার নম্বর কক্ষপথ যেখানে ইলেকট্রন আছে একটা যদি এটাকে আমরা একটু সংক্ষেপে লিখি আগের মতো অত বড় না করে তো অনেকটা এরকম প্রথম কক্ষপথে দুইটা তারপরে কক্ষপথে আটটা তারপরে কক্ষপথেও আটটা এবং সর্বশেষ একটা তো সুতরাং যেহেতু সর্বশেষ কক্ষপথ হচ্ছে চার আমরা এইটাকে ফলো করব সর্বশেষ কক্ষপথ হচ্ছে চার অর্থাৎ কক্ষপথ সংখ্যা যদি কোনো একটি পরমাণুর অবস্থানের জন্য সারণী সংখ্যা হয় আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা তো চার নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন থাকার জন্য পটাশিয়াম পরমাণুর অবস্থান হচ্ছে পরমাণু অবস্থান অবস্থান যেহেতু লাস্টে একটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে তো এক নম্বর গ্রুপের গ্রুপের কয় নম্বর সারিতে অবস্থিত এটা চার নম্বর সারণীতে কারণ কি যে সর্বশেষ কক্ষপথ হচ্ছে চার তো সো চার নম্বর এক নম্বর গ্রুপের চার নম্বর সারণীর সারণীতে এটি অবস্থিত তো এটা ছিল যে আজকের মতো একটা ছোট্ট একটা চেষ্টা আমার তো আমি অনেক চেষ্টা করি ইউটিউবে ভিডিও বানানো তো ভালো ক্যামেরা ভালো এডিট না পারার জন্য বা সেইভাবে সময় না পাওয়ার জন্য আমি বানাইতে পারি না তো আশা করি যে আপনাদের লাইক পাইলে বেশি বেশি ভিউ যদিও খুব একটা ভালো হয় না ভিডিও কোয়ালিটিও খুব একটা ভালো না তারপর আমি চেষ্টা করব আমার সাধ্যমতো শেখানোর বা আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানো তো এছাড়াও যদি আপনাদের কেমিস্ট্রির অন্য কোনো জিনিস বা অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে বা কোনো কিছু সমস্যা হয় তো আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন তো আপনাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর আরও তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসব এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি